মাদ্রাসা আছে তার মানে বোঝা যায় যে এলাকার মানুষ ইসলাম বিরু মাদ্রাসা প্রেমিক ওই ডক্টর মুরাদের মতো ইসলাম বিরোধী বিসমিল্লার সংসদ থেকে বাদ দিয়ে দিব এমন টাকলু মুরাদ না ঠিক না ঠিক না আপনি আজকে সান্দিনা থানা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দিই কেন এই বিএনপি থাকলে আবার রাগ করেন না কারণ এটা যে করছে এটা বিএনপি হইলেও করণ লাগতো আমলি করলেও করণ লাগতো জাতীয় পার্টি হইলেও করণ লাগতো কারণ ইসলাম বিরোধী কাজ যে করবো সে জুতা দিয়ে ফিটটা তার জায়গা থেকে নামাই তৈরি এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই কেন জানেন কারণ উনি একটা কামের কাম করছে ওনার আব্বা ভালা কাম করে দিয়ে গেছে ইসলামের জন্য এখন উনি একটা কাম করছে কিতা যেই ব্যক্তি কইছে সংবিধানে ইসলাম ধর্ম থাকতো না তারা নামাইছে যেই ব্যক্তি কইছে সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম রাহা যাইতো না তারা নামাইছে এখন বলে হে কুনেরটা টাকলু মুরাদ বলে কানাডা বাইকে গেছে বলে কথা কয় না কই গেছে তো জুতা দিয়ে ফিরতে আল্লাহ জাহান নামে ঢুকাইতো না কথা কয় না কা ঢুকাইতো না والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون রসুল এবং হেদায়ত নিয়ে কিছু বাণী নিয়ে আগমন করছে কাফেরও অস্বীকার করেছে আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছেন কি জানেন শুনেন আল্লাহ পাক তাদেরকে বলেন আলাল আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে মুশ্রিক হিসেবে ঘোষণা করে দিয়েছেন তো আমরা মুরাদ হে মুসলমান দাবি করতে পারে মুসলমানের সন্তান নামটা মুরাদ মুসলমানের নাম হইতে পারে আরে মুরাদ হাসান বালা নাম হইতে পারে তো বালা নাম দিয়া উপর দিয়া সুন্দর লেভেল লাগাইয়া ভিতরে নকল মতো মিডিয়া দিয়ে গুলে দিতে পারে না আমি করছি কথা কয় না কা ঠিক না তো আমি মানে খুব চেষ্টা করছি আর কি যেন আপনারা দোয়া করবেন যেন এই মাদ্রাসাটারে